La la la la ru ru ru ho ho ho ho Ami bangali ami দুর্জয় অজর কবিতায় আমি জয় আমি হাজার বছর ধরে চলেছি পথে গে শাশ্বত গান আমি অবয় আমি বাঙালি আমি দুর্মর আমি অজর কবিতায় আমি জয় আমি হাজার বছর ধরে চলেছি পথে গে শাশ্বত গান আমি অপর আমি হিমালয় থেকে প্রসারিত মিলি সাগরের মোহনা মোর পলল ভূমিতে জীবন বাঁধে পদ্মে মেঘনা যমুনা সাগরে গা সসরে নিসা মা পাদা নিসা সরে সা আ শ্যামল শ্যামল ছায়া রাখালের বাসি গায় কিষান কিষানি পরম মায়ায় অঙ্কুরে প্রাণ পায় অঙ্কুরে প্রাণ পায় মোগল ব্রিটিশ পাকা ঘোচাবে কালের বাঁকা রচিবে অমর এক প্রতি ঘরে গড়ে তোল দুর্গ সবাই শোনো বঙ্গবন্ধুর আহ্বান হে সাত কোটি সূর্য সন্তান বছর ধরে চলেছি পথে গে শাশ্বত গান আমি অবয় গে শাশ্বত গান আমি অবয়